তো ওই সমস্ত বেহায়া মহিলাদের ব্যাপারে কি বলবো বোঝেননি কথা ওরা তো কোরআন হাতে কিছু জানে না আর মোল্লা দেওবন থেকে পড়ে এসে মোল্লা হাটহাজারি থেকে পড়ে এসে সুন্নাকে কটাক্ষ করছে করছে না আর এমন মুখ দিয়ে ভাষা বলছে যারা রফুল আয়দান করে তারা কাফের যারা সালাতে আমিন জোরে বলে তারা কাফের ফতোয়া দিচ্ছে বলেন আর ব্যঙ্গ করে দেখাচ্ছে হাত ধর বুকে হাত বাঁধে কি করে এম ভাবে তাই না আমি বলেছি যে তোমার বুদ্ধি তোমার এলেম এতটাই নিম্ন শ্রেণীর তোমার বউ কিভাবে হাত বাঁধে সের এলেমটুকু তোমার ভিতরে নাই অন্তত তোমার বউ তো আহলে আদিস বুকে হাত বাঁধে তোমার বউ তোমার বউ তো কাফির হয়ে গেছে বুঝেননি কথা আমার বউ তো বুকে হাত বেঁধে সালাত আদায় করে বুকে হাত বেঁধে সালাত আদায় করা সই হাদিস দ্বারা প্রমাণিত এই সুন্নাতকে তুমি ব্যঙ্গ করলে কেন তোমার কিসের অধিকার আছে তোমার প্রতি আল্লাহর গজব নাজিল হবে ইনশাআল্লাহ তুমি যাবে কোথায় মনে রেখো সুন্নাকে কটাক্ষ করে পৃথিবীর কেউ টিকতে পারেনি তুমিও পারবে না ইনশাআল্লাহ আহলাদিসদের কি বোঝা কাফের বলতে চাও তোমাদের প্রত্যেক বাপ দাদারাও আহলাদিসদেরকে জেল খাটানোর চেষ্টা করেছে ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করেছে হামলা করে মসজিদ দখল করে দিয়েছে কিন্তু ইসলামের দাওয়াত বন্ধ হয়নি দাওয়াত চলছে চলবে ইনশাল্লাহ তোমরা আহলাদিসদেরকে জেলের ভয় দেখাও ছেলের ভয় দেখাও মামলার ভয় দেখাও হামলার ভয় দেখাও আহলে হাদিসরা কখনো মামলার ভয় করে না জেলের ভয় করে না ফাঁসির ভয় করে না যদি আহলে হাদিসরা ভীতু হতো একশো নব্বই বছরের প্রতিষ্ঠিত ইংরেজ শাসন ব্যবস্থাকে ভেঙ্গে গড়িয়ে দিয়ে ওদেরকে উপমহাদেশ থেকে তাড়াতে পারতো না কখনো তাদেরকে ভয় দেখাও তুমি তোমার লজ্জা করা উচিত স্মরণ করা উচিত জোরে আমিন বলার সুন্নাত এমনি উপহাদের চালু হয়নি রফুল করার সুন্নাত এমনি চালু হয়নি ও লেস কাটা মুক্তি মোল্লা তুমি গরুর গোস খাও কেন আহলে সংগ্রামের বিনিময়ে উপমহাদেশে গরুর সবাই করার সুন্নাত জারি হয়েছে তুমি ইতিহাস জানো তুমি তো মাজারে বসে বসে মুরিদদের ফরজ নিয়ে পেটের ঘুড়ি মোটা করো আহলাদ সুলামায় কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে তোমার ইতিহাস জানা নাই তুমি সোননাথকে অবজ্ঞা করো আমি সারা দেশের মুসলিমদেরকে বলবো মমিনদেরকে বলবো এই লেস টাকা মুফতি এই পাঁচকলের মুফতি যেখানে যাবে তাকে একবার ধুলাই করে ছেড়ে দেবেন সোননাথকে অবজ্ঞা করবে মানে ওর বাপের প্রত্যেক সম্পত্তি নেই কোরআন এবং সোননাথ তুমি কাফের বলো কাকে আমরা হানাফি বিদ্বানদের নাম বলার সময় শ্রদ্ধার সাথে নাম উল্লেখ করি যদি মাসালাগত অনেক ইখতলাফ আছে যখন বলি আল্লাহ মানুষ শাহ কাশ্মারি কাশ্মীরি আল্লামা শব্দ যোগ করি পরে বলি রহিমাহুল্লাহ যখন বলি বদরুদ্দিন আইনি তখন বলি আল্লাহ বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বলি আমরা যখন নাম নেই আল্লামা জাইলাইন আল্লামা শব্দ উল্লেখ করি রহিমাহুল্লাহ বলি আর তোমরা জানোয়ারের মতো আহলাদিস আলেমদেরকে বেফাস ভাষায় গালি করে মনে হয় এরা বস্তিতেও মানুষ হয়নি একটা নিকৃষ্ট জায়গায় মানুষ হয়েছে যেখানে ছিল শয়তানের আখড়া এত ভাষা খারাপ এত নোংরা ভাষা এটা ভয় দেখাতে চাই মাঝখানে কথাটা বলে নিলাম মনে রাখবেন কেউ যদি সুন্নাতকে ব্যঙ্গ করে সে আর মুসলমান থাকে না কি হয়ে যায় কাফের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমী বলছেন সুরায় তৌবা পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা আল্লাহর সাথে তার বিধানের সাথে রাসুলকে কি ঠাট্টা করেছিলে লা তাতাদিরু তোমরা আজকে কোনো ওজুর পেশ করো না কোনো অজুহাত পেশ করো না কারণ তোমরা ইমান আনার পরে কুফুরি করেছ রফুল একজন করার বিধান এটা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন জোরে আমিন বলার বিধান কে দিয়েছেন বুকে হাত বাঁধার বিধান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন ভাবতে পারেন এই বিধানকে কটাক্ষ করছে মহাদ্দিসগণ বলছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মানে ইস্তাহজাগা বিশেইমিন দিনের রসুল রাসুলের দিনের কোনো একটা অংশকে কেউ কেউ কেউ যদি ঠাট্টা করে কোনো একটা অংশকে কেউ যদি ঠাট্টা করে ফাঁকাত কাফার সে ব্যক্তি কাফের হয়ে যাবে প্রতিটা বিধানই এসেছে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একদিন উজু করছিলেন উজু করার সময় মুখটা ধোয়ার পরে তিনি এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন কোথায় দাড়ির নিচে এক চুল্লু পানি দিয়ে দাঁড়ি এতগুলো দাঁড়ির কি হবে হাদিসের ভাবটা এমন সাহাবিরা এমনটা মনে করছেন তো রসদ সাল্লাহ সাল্লাম পানি দিয়ে দেখায় বলছেন হাকাদা আমারনি রব্বি আজাল সাহাবিরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিবে এই বিধানটাও কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তুমি আল্লাহর বিধানকে ঠাট্টা করলে কেন এই সাহস তোমাকে কে দিল ইমাম হামাদ আতিক রহিমাহুল্লাহ তিনি বলছেন এলাম জেনে রাখো এই আয়াত নিয়ে এসে তিনি বলছেন জেনে রাখো আন্নাল উলামা পদ আজমাউ আলা মান ইস্তাহজাগা মিনাল বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি ফাহুয়া কাফির ইমাম হামাদ বিন আতিক রহিমাহুল্লাহ তিনি বলছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে যে ব্যক্তি জেনে রাখো আলেমগণ একমত পোষণ করেছেন আলেমগণ একমত পোষণ করেছেন যে ব্যক্তি আল্লাহকে রাসুলকে রাসুলের সুন্নাকে আল্লাহর বিধানকে যে ব্যক্তি ঠাট্টা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে অবজ্ঞা করবে কাফের সে কি হয়ে যাবে কাফের আমাদের আর ফতুয়ার দরকার নাই আর বলার দরকার নাই আপনাদের জানার জন্য বললাম কোনো সুন্নাকে কেউ কখনো যদি কটাক্ষ করে মনে রাখবেন সে আর মুসলমান নয় আমরাও আলোচনা করি শুধু বলি যে দুইজনের পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখা আধাত ফাঁক রাখা এটা বেদাত আর বলি কি পায়ের সাথে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো হলো কি সুন্না বেদাতকে হাজারো ভাবে ব্যঙ্গ করা যায় বেদাতকে বোঝানোর জন্য অনেক ভাষা ব্যবহার করা যায় কিন্তু সুন্নাকে ব্যঙ্গ করা যাবে কিন্তু আমাদের ভাষা তত নোংরা না জাস্ট বলি আমরা চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে এটা বেদাত এর কোনো দলিল শরীয়তে নাই এতটুকু